but I have leave this আমি জানি না সামনে কিভাবে আমার নেক্সট সময়টা কাটবে this is my last video আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ আশা করি টাইটেল এবং থামনেল দেখে আপনারা কিছু আইডিয়া হয়তো পাইছেন ভিডিওটা কী নিয়ে সো পুরো বিস্তারিত ব্যাপারটা আমি ভিডিওর পুরোপুরি সময় ধরে আলোচনা করার চেষ্টা করব রিকোয়েস্ট থাকলে আপনাদের সবার কাছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার আশা করি এই কারণগুলো আপনাদের কাছে খুব স্পষ্ট হবে এবং পরিষ্কার হবে অ্যান্ড প্রত্যেকটা কথাই সঠিক এবং সত্য সততার সাথে বলার চেষ্টা করব আর ভুল করেও কিছু হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আমি মোটামুটি যখন আমার লাইফের এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠব সেই সময়টার দিকে দুই সালে আমরা ফার্স্ট আমাদের এই বাসায় আসি যেই রুমে আপনি আমাকে দেখতে পাচ্ছেন এবং বেসিক্যালি সেখান থেকে আমার জার্নিটা কলেজ কলেজ থেকে কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি শেষ করে লাইফে প্রথম জবে পদার্পণ করা দু সালের দিকে এবং লাইফে খুব বেশ বড় বড় কিছু মেমোরেবল ইনসিডেন্ট আমার এই রুমেই ঘটেছে মানে the room you already saw me in in many my my videos এবং বলতে অপেক্ষা রাখে না আপনার মেরিন সিটি মেগা শপিং মলের ভিডিওটা দেন হচ্ছে মিস বাংলাদেশ টু থাউজেন্ড এইটিনের যে ভিডিওটা that video that got me viral and make me famous on the internet and ultimately Tahir হুজুরের যে ভিডিও রিমেকটা ছিল আরও অনেক ধরনের ভিডিও যেগুলোতে আপনারা আসলে আমাকে দেখেছেন সেখানে খেয়াল করলে দেখবেন আমার বিভিন্ন কন্টেন্টের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিকে আমাকে ঠিক এইরকমেরই বিভিন্ন রকম দিকে দেখা গেছে যে কোনো ভিডিও বানানোর ক্ষেত্রে সে ভিডিও নিয়ে চিন্তা করা আইডিয়াটা জেনারেট করা এটা নিয়ে ভাবা কীভাবে আপনাদের কাছে ব্যাপারটাকে এন্টারটেনিংভাবে আনা যায় সেটার সম্পূর্ণ ব্যাক অ্যান্ড ফোর্থ চিন্তাভাবনা সব কিছু এক্স্যাক্টলি এই রুমেই হয়েছিল আমি একাই আমার সব ভিডিও আসলে মেক করি এবং পার্সোনালি নিজেই এডিট করি সব কিছু এবং পাবলিশ আমি একাই করি সো সব কিছু একা করতে গিয়ে this can be considered my creative room বা আমার content making room but uh, পৃথিবীতে আসলে যত ধরনের অ্যাচিভমেন্ট মানুষের থাকে যদি বলেন আপনাদের সামনে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করা হোক থ্রু মাই কন্টেন্টস কোনটা ফানি কন্টেন্টের মাধ্যমে আপনাদের কাছে কিছু পৌঁছে দেওয়া হোক প্রত্যেকটা ব্যাপারের সাথে কোনো না কোনো দিক থেকে এই রুমটা জড়িত ছিল এবং back in two thousand nineteen আমার মনে পড়ে যখন আমার সব কিছু খুব at the maximum most level ঠিক ওই সময়ের দিকেই আমার লাইফে আরও অনেক বড় ধরনের কিছু চেঞ্জ আসা শুরু করে এবং আই ক্যান রিমেম্বার আমি একসাথে দুইটা জব করতাম yes you heard be right আমার দুইটা জব স্যামলটেনিয়াসলি করতে হতো and at the same time আমাকে ইউটিউবে কন্টেন্ট মেকিংটা চালিয়ে যেতে হতেছিল আপনারা হয়তো অনেকেই মনে করেন অনেক বড় লোক কোনো মানুষ এভাবে এসে খুব ভাবসা নিয়ে ভিডিও বানাচ্ছে but it wasn't like that আমি খুবই মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে এবং আমার ফ্যামিলি নিয়ে আমি বাসায় থাকতাম ভাড়া একটা বাসায় থাকা প্লাস মানে throughout the months and years জিনিসটাকে কনস্ট্যান্টলি আপনার সার্ভাইভাল যেটা বলে সেটার দিক থেকে আলহামদুলিল্লাহ সময়ের সাথে অনেক কিছু আমার লাইফে আসছে অ্যান্ড আপনাদের সমর্থন এবং সাপোর্ট আমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারছি even the first silver play button from YouTube ওইটা আনবক্সিং প্লাস সব কিছু সহ এটা এই রুমেই হয়েছিল back in two thousand twenty মানে টোয়েন্টি টোয়েন্টি সালে যখন কোভিড স্ট্রাইক করা শুরু করে বাংলাদেশে আমি ওই সময়টা আসলে লাইফে ফার্স্ট টাইম অনেকগুলো বিপদের মুখোমুখি হই অ্যান্ড আমি মনে করি আল্লাহ তালার পক্ষ থেকে এটাকে বিপদ না বলে এটা পরীক্ষা বলা সম্ভব আমার লাইফে আসলে অনেক ধরনের সাডেন চেঞ্জ আসতে থাকে এবং আমি অনেক কিছু হারাতে শুরু করি এবং ফর এ টাইম বিং আমি আসলে লাইফের মিনিংটাই হারাই ফেলা শুরু করি মানে was doing everything I achieve everything then success বলতে মানুষের কাছে যা আসা দরকার সেটা I far exceeded that in some cases এবং ঠিক ওই জায়গাতে আমার থট প্রসেসটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করে এবং আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি এখন পর্যন্ত আমার জন্য সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেই হেদায়তের দেখাটা পাওয়া অনেস্টলি স্পিকিং টোয়েন্টি টোয়েন্টি এই এই রুমেই ঠিক in this special room I can remember those moments those nights those researches those studies সব কিছুই রুমে হয়েছিল প্রত্যেকটা খোপে খোপে নিজেকে বিভিন্ন রকম কনফিউশন থেকে ক্লিয়ার করা থেকে শুরু করে অনেক কিছু মানে এটাকে হয়তো একটা ভিডিওতে কখনো কম্পাইল করে বলাটা সম্ভব না এটা আসলে সম্ভব না মানুষের লাইফে কতগুলো ইনসিডেন্ট হতে পারে আমি খুব সংক্ষিপ্ত আকার এইটুকুই বলতে পারি মানে with the last few waves that went through my life it changed me a lot positive সাইডেই চেঞ্জটা হয়েছে আশা করতেছি এবং ইনশাআল্লাহ এটাকেই আমি চাই আরও বড়োভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে উইথ টাইম প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে আপনি দেখবেন খুব পরিবর্তন আছে কন্টেন্ট হওয়ার সময় আমি খুব প্যাশন থেকে বানানোর চেষ্টা করি এবং চেষ্টা করি আপনাদের কাছে কিছু না কিছু একটা ভালো ওয়েতে ভালো ম্যানার রিপ্রেজেন্ট করার যখন ইসলামিক নলেজগুলো আমার বাড়া শুরু করলো এন্টারটেনমেন্টের পাশাপাশি আমি চাইলাম আপনাদের সামনে মেসেজ আকারে কিছু আনতে সেখানে কিছু রিলিজিয়াস ব্যারিয়ার এবং লিমিটেশন আমাকে খেয়াল করি আমাকে কন্টেন্ট বানাইতে হইতো বাট তারপরও আমি থামি নেই আমার অনেক ভুলভ্রান্তিও হয়েছে আমার অনেক মিস্টেকও হয়েছে সেগুলো আপনারা বিভিন্ন সময় আমাকে ধরাই দিয়েছেন এবং আমি মনে করি উইথ টাইম জিনিসগুলো আমাকেও খেয়াল রেখেই আগে যেতে হবে এটা একটা নিউ জার্নি আমার জন্য একদম জিরো থেকে শুরু করার মতোই আর সেখানে আপনারা যেরকম সাপোর্ট আমাকে প্রথম দিকে দিচ্ছেন সেরকম ইনশাল্লাহ সামনেও দিবেন বাট সব কিছুই একটা শেষ আছে and this is a very emotional part আমি জানি না আমি কতটুকু নিজেকে ধরে রেখে কথাটুকু শেষ করতে পারবো বাট আমাকে ফাইনালি লিভ করতে হচ্ছে with all this good memories that I had in this very special room জানি না মানে এই ফিলিংসটা কেন আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি বা কেন আপনাদের সামনে আনতে চাচ্ছি I want to let you guys know যে লাইফে কোনো কিছু আসলে পারমানেন্ট না এই দুনিয়াতে যাই আমরা প্ল্যান করি যাই আমরা চিন্তা করি আল্লাহ তালার পরিকল্পনা এর থেকেও গ্রেটার হয় সব সময় মানে এর থেকে অনেক বড় অনেক সুন্দর হয় আল্লাহ তালার পরিকল্পনা যেটা আমরা আমাদের এই সংক্ষিপ্ত মস্তিষ্কের লিমিটেড নলেজ দিয়ে কখনো আসলে বুঝতে পারবো না আমি বিপদে বিভিন্ন সময় আল্লাহ তালার কাছে সাহায্য চাইছি এবং সবসময় চাই আমি যেন কোনো রকম বিপদে পড়লে আমি ভয় না পেয়ে আল্লাহ কাছে সাহায্যটা যেতে পারি এবং আমি মনে করি লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউন্স মানুষের আসে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন এরকম অনেকেই আছেন যারা খুব কঠিন একটা পরিস্থিতি দিয়ে গেছেন লাইফে ওভারকামও হয়ে গেছে লাইফের এই পরিস্থিতি কিন্তু ইন বিটুইন দ্যাট খেয়াল করে দেখেন হয়তো আপনাকে আল্লাহ তালা কিছু একটা নির্দেশনা দিতে চাইছিলেন আপনি সেটা কোনো একটা কারণবশত গুরুত্ব দেন নাই এরকম হতেই পারে এবং আমি মনে করি এভরিডে প্রত্যেকটা দিন নতুন করে যখন শুরু হয় it gives you another chance আজকে সকালবেলা যখন আপনি ঘুমাইছিলেন আপনি যখন থেকে উঠলেন জাস্ট ইম্যাজিন আপনি কিন্তু মৃত ছিলেন আল্লাহ তালা আপনার আত্মাকে সেই পারমিশনটা দিয়েছেন সেই অনুমতি দিয়েছেন আপনার শরীরে আবার প্রবেশ করার দেন ইউ ওক আপ আপনি জেগে উঠলেন চিন্তা করে দেখেন কোনোটা কারণে আল্লাহ তালা যে অনুমতি না দিতেন আল্লাহ না করুক তাহলে আপনি সেখানেই মৃত অবস্থায় পড়ে আছেন এটার স্পিরিচুয়াল ব্যাখ্যা আমার থেকে আরও ভালো স্কলাররা দিতে পারবেন বাট আমি এটুকুই বলতে চাই আপনার খারাপ সময় লাইফে যতই থাকুক না কেন ডোন্ট কনসিডার দ্যাট পারমানেন্ট সেটা কখনো পারমানেন্ট থাকবে না লাইফে চেঞ্জ আসবে এবং চেঞ্জটাকে অ্যাডপ্ট করে নিতে হবে আমাদের প্রত্যেকের লাইফে এরকম একটা স্টেজ যেতেই পারে আপনি একটা খারাপ সময় আছেন খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে আপনার কোনো কিছুই ঠিক নেই left and right up and down সব জায়গা দিয়ে আপনি রীতিমতো বিপদে রীতিমতো ঝামেলায় রীতিমতো এমন একটা পরিস্থিতিতে যেটা অন্য কেউ বুঝতেছে না the only person who can understand that is Allah কারণ সে আমাদের আপ টু বটন সব কিছু জানেন দোয়া করা উচিত যেন আপনার কাছে কোনো বড় বিপদ আসলে আল্লাহ তালা যেন আপনাকে হেফাজতে রাখেন আপনার পরিবারকে হেফাজতে রাখেন সেই দোয়াটা সময় করা উচিত আমি শেষ করতে চাই এটুকু বলি যে আমি এখানে এই স্পেশাল রুমে এই স্পেশাল প্লেসে লাইফের অনেক বড় একটা চ্যাপ্টার শেষ করেছি লাস্ট টেন ইয়ার্স আমি এখানে ছিলাম আমার লাস্ট টেন ইয়ার্স অনেক মেমোরিজ অনেক স্পেশাল অ্যাচিভমেন্ট অনেক স্পেশাল মোমেন্ট এই স্পেশাল একটা জায়গায় ছিল but I have leave this আমি জানি না সামনে কিভাবে আমার নেক্সট সময়টা কাটবে I'm planning lot of new things অনেক কিছু নতুনভাবে পরিকল্পনা করতেছি সেগুলা কীভাবে ইউটিলাইজ করতে পারবো আমি জানি না বাট আমি চেষ্টা করবো আমার লেভেল বেস্ট আপনাদের সামনে খুব সুন্দর এবং কোয়ালিটিফুল কন্টেন্ট আনার আমার পক্ষ থেকে আমার জবের পাশে যে সময়টুকু আমি পাই যতটুকু আমি পারি ফ্যামিলিকে এবং অন্যান্য বিষয়ে সব কিছু সময় দেওয়ার সাথে সাথে কোয়ালিটিফুল কিছু আপনাদের জন্য নিয়ে আসার কতটুকু আমি পারবো সেটা আমি জানি না আল্লাহ তালা ভালো জানেন বাট আমি চেষ্টা করব আমার দিক থেকে লেভেল বেস্ট তো আমিও চাই আপনারা আমাকে সে সময় সেই সমর্থনটা করবেন সেই সাপোর্টটা দিবেন সেভাবে আমার পাশে থাকবেন এবং to be honest I don't know next কবে কীভাবে কী আসতে যাচ্ছে but this is my last video ঠিক এই স্পেশাল এই প্লেস থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে আসলে আমার অনেকগুলো মেমোরি আছে এবং আপনারা যারা আমার সাথে ক্লোজলি কানেক্টেড যারা আমার কন্টেন্ট খুব লম্বা একটা সময় ধরে দেখে আসতেছেন বিফোর নাও তারা সব কিছুই মোটামুটি জানেন এবং তো এটুকুই রিকোয়েস্ট করবো যে আপনারা সবসময় আমার সাথে থাকবেন ভালো কিছু করার ক্ষেত্রে আমাকে সবসময় সমর্থন করবেন ভুল হলে সেটাকে ধরিয়ে দিবেন এবং আপনাদের আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমার জন্য সবসময় দোয়া করবেন যাতে আমি আমার ফুলেস্ট পটেনশিয়ালটা কাজে লাগিয়ে আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতে পারি টিল দেন um, এই পুরো প্লেসকে গুড বাই বলতে হবে এবং আমার আশপাশে এখন সব কিছু মোটামুটি packed this is goodbye goodbye with lots of good memories thank you everyone for watching next video Allah knows best কবে কীভাবে আসবে আমার জন্য সবাই দোয়া করবেন লাইফে নেক্সট যে চ্যালেঞ্জগুলো আমার জন্য আসবে সেগুলো যেন ঠিকভাবে ওভারকাম করতে পারি আমার যে সমস্যাগুলো যাচ্ছিল সেগুলো যেন সমাধান হয়ে যায় এবং আল্লাহর রহমতে যেন সব কিছু আমার প্রপারলি গুছিয়ে আমি আপনাদের সামনে আবার যেন আসতে পারি বাট তার আগ পর্যন্ত আমার পক্ষ থেকে আজকে বিদায় নিতে হচ্ছে নেক্সট কবে আসব সেটা আমি চেষ্টা করবো আপনাদের জানানোর বাট টিল দেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের জন্য দুটুকুই আসসালামু আলাইকুম